দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে জানিয়ে দিব পাকিস্তানে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত আরো জানিয়ে দিব তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাজারের বেশি আফগান সেনা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 অবশেষে রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে রুশ কর্মকর্তারা জানিয়েছেন অক্ষতস্ক সাগরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তবে কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করা হচ্ছে এর আগে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে আঠাশ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হয় বিমানটি কামচাটকা উপদ্বীপের প্রধান শহর পেদ্রো লভস্কো কামচাটস্কি থেকে উপদ্বীপের পালনা শহরে যাচ্ছিল পথে তা নিখোঁজ হয় উড়োজাহাজটি নির্ধারিত সময়ে পালনায় অবতরণ করেনি স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটি পরিচালনা করে আসছিল উড়োজাহাজটি থাকা যাত্রীদের মধ্যে শিশু আছে বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে সূত্রপার্স টুডে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় তিন সেনার প্রাণহানি পাকিস্তানের সেনাবাহিনীর চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত তিন জনের প্রাণহানি ঘটেছে এতে আহত হয়েছে আরও একজন হতাহতদের সবাই পাকিস্তান সেনাবাহিনীর সদস্য আহত সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সোমবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে হতাহতের ঘটনা ঘটে পরে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীরা শুরুতে অতর্কিত হামলা চালায় হামলার সময় তারা ভারী অস্ত্রের ব্যবহার করে পরে সেনাদের আত্মরক্ষামূলক হামলায় এক সন্ত্রাসী আহত হয় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণার পর থেকে দেশটিতে বেড়েছে তালেবান যোদ্ধাদের হামলা একই সঙ্গে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের অঞ্চলগুলোতেও হামলার মাত্রা বাড়িয়েছে তালিবান উত্তর ওয়াজির স্থান অঞ্চলটি পাকিস্তানের সংখ্যালঘু জাতি অধ্যুষিত যেখানে প্রায়ই সেনাদের ওপর হামলা চালায় পাকিস্তান তালেবান এছাড়া গত সপ্তাহে উত্তর ওয়াজির স্থান অঞ্চল দলের দাওয়াতই এলাকায় সন্ত্রাসীদের হামলায় দুইজন পাকিস্তানি সেনা নিহত হয় আহত হয়েছিল আরো দুই সৈন্য একই দিনে উত্তর ওয়াজির স্থান আরো তিনজন পাকিস্তানি সেনা নিহত হয় এছাড়া গত চব্বিশে জুন পাকিস্তানে বেলুচিস্তানে টহলরত সেনাদের ওপর সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হয়েছিল নিহতরা সবাই সেনাবাহিনীর সদস্য এ সময় আরো কয়েকজন সেনা সদস্য আহত হয় পরবর্তীকালে বিবৃতির মাধ্যমে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানায় শুরুতে সন্ত্রাসীরা অত অতর্কিত হামলা চালায় সেনাদের ওপর পরে সেনাবাহিনীও পাল্টা হামলা চালায় শুরু হয় গুলি বিনিময় এ সময় সন্ত্রাসীরা ভারী অস্ত্রের ব্যবহার করে সেনাবাহিনীর প্রতিরোধমূলক হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আইএসপিআর পরে ওই হামলায় নিন্দা জানিয়েছিল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এটিকে কাপুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করেছিলেন তিনি এছাড়া পাকিস্তান মুসলিম লীগ ও বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফও এ হামলায় নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন বেলুচি স্থানে প্রায় এ ধরনের হামলা চালানো হয়ে থাকে এ রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন তিনি তাছাড়া গত বিশই জুন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান ও সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে তিনজন নিহত হয় নিহতদের মধ্যে একজন সেনা সদস্য এবং বাকি দুজন তেহরিক ই তালিবানের সদস্য এর আগে গেল সতেরোই জুন বেলুচিস্তানের তুরুবত বিমানবন্দরের পাশে সন্ত্রাসীদের হামলায় নায়েক আকিল আব্বাস নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন গত চোদ্দই জুন বেলুচিস্তানে একই ধরনের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের চার সেনা সদস্য সদস্য এছাড়া গত তিনই জুন রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাজারের বেশি আফগান সেনা সম্প্রতি আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর থেকেই দেশটির একের পর এক জেলা দখলে নিতে শুরু করেন তালেবান জানা গেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সাথে লড়াইয়ে টিকতে না পেরে এরই মধ্যে এক হাজারেরও বেশি আফগান সেনা সদস্য সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী তাজিকিস্তানে পালিয়ে গেছে আফগান সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে অপরদিকে তাজিকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন আফগানিস্তানের বাদাকশান প্রদেশের কয়েকটি জেলায় যুদ্ধের পর জীবন বাঁচানোর তাগিদেই এসব আফগান সৈন্য তাদের দেশে আশ্রয় নিয়েছেন খবর ওয়াশিংটন পোস্ট রয়টার্স ও বিবিসির আফগানিস্তানের এক তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের দখলে এবং প্রতিদিনই তারা নতুন নতুন জেলা সরকারি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে এছাড়া বাদাকশানে তালেবান যোদ্ধারা দ্রুত ওই এলাকার প্রধান শহর ফয়জাবাদের দিকে এগিয়ে আসছে গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তবর্তী কয়েকটি ঘাঁটি থেকে আফগান সেনাদের পালানোর ঘটনা ঘটেছে প্রতিবেশী অপর অপর দেশ উজবেকিস্তানেও কিছু আফগান সৈন্য আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে সর্বশেষ এই ঘটনায় এক হাজারের বেশি আফগান সৈন্যকে তাজিকিস্তানে ঢুকতে দেওয়া হয়েছে উল্লেখ্য সেপ্টেম্বরের সময়সীমাকে সামনে রেখে আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক বাহিনীর বেশিরভাগ সেনাকেই সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে কোরআনের অবমাননা নারীকে সাড়ে তিন বছরের জেল পাঁচ লাখ টাকা জরিমানা পবিত্র কোরআনের অবমাননা করায় মরক্কোয় এক নারীকে সাড়ে তিন বছরের জেল ও ছয় হাজার ডলার বাংলাদেশি টাকায় পাঁচ লাখ নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে দণ্ডপ্রাপ্ত ওই নারী মরক্কো ও ইতালির দ্বৈত নাগরিক খবর গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় ওই নারী পবিত্র কোরআনের সুরা আল কাউসারের ব্যঙ্গ করে তার ব্যক্তিগত ফেসবুকে হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন আর ওই খবর মরক্কোর মিডিয়ায় প্রচার হয় এরপরই মরক্কোর পেনাল কোডে আইনের দুইশো সাতষট্টি ধারায় তেইশ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় পরে সাড়ে তিন বছরের জেল ও ছয় হাজার ডলার জরিমানাও করা হয় যদিও ঘটনাটি ঘটে দুই সালের এপ্রিল মাসে আর তখন থেকেই তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্স থেকে ফেরার পর রাবাত এয়ারপোর্টে নামার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয় ওই নারীর বাবা বলেন তার মেয়ে ভাবতেও পারেনি যে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে তিনি বলেন তার মেয়ে অর্থ না বুঝেই কোরআনের আয়াত পোস্ট করেছেন কারণ তার মেয়ে আরবি ভাষা খুব একটা ভালো জানে না এখন কারাগারে গিয়ে দেখেছি আমার মেয়ে পুরোপুরি ভেঙে পড়েছে আমরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব আফগানিস্তানের পরিস্থিতিতে ইরানের উদ্বেগ প্রকাশ ফের নামতে পারে শরণার্থীর ঢল ইসলামী প্রজাতন্ত্র ইরান গত চার দশকেরও বেশি সময় ধরে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাগরিক কোনো বৈষম্য ছাড়াই অনেকটাই ইরানি নাগরিকদের মতোই তারা এখানে জীবন যাপন করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি ও অভিবাসন বিষয়ক পরিষদের মহাসচিব মাহাদি মাহমুদি তেহরানে আফগান সংসদের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমির গুল শাহী সহ আরো কয়েকজন কর্মকর্তাদেরকে দেওয়া সাক্ষাৎ আফগানিস্তানের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা বলেছেন এতে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতির নেতিবাচক প্রভাব ইরানের উপর পড়বে এর অন্যতম প্রভাবে এ অঞ্চলে শরণার্থী সংকট ভয়াবহ রূপ নেবে গত বেশ ক বছর ধরে আফগানিস্তান ও ইরান সরকার আফগান শরণার্থীদেরকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করার চেষ্টা করলেও এখনো বিরাট সংখ্যক শরণার্থী দেশে ফিরে যেতে পারেনি বিশেষ করে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় এবং সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে প্রতিবেশী দেশগুলোতে আফগান শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং আফগানিস্তানের অভিবাসন বিষয়ক দপ্তরের বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের সাথে সরকারি সেনাদের তীব্র সংঘর্ষ হওয়ায় এবং বিভিন্ন অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশগুলোতে আবারও আফগান শরণার্থীর ঢল নামতে পারে জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়কারী দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ ও সহিংসতার কারণে বহু আফগান নাগরিক তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে ঘরবাড়ি হারা এসব শরণার্থীদের প্রায় ষাট শতাংশই হচ্ছে শিশু যাদের বয়স আঠারো বছরের নিচে আফগানিস্তানের অভিবাসন মন্ত্রী নূরে আলম রহমান আখলাকি বলেছেন বর্তমানে প্রায় পঁচিশ লাখ আফগান নাগরিক ইরানে আশ্রয় নিয়েছে যাদের অনেকেরই হাতে পরিচয়পত্র নেই বাস্তবতা হচ্ছে আফগানিস্তানে চলমান নিরাপত্তাহীনতা ও সহিংসতা এবং দেশের ভেতরে ও বাহিরে লাখ লাখ মানুষের শরণার্থী জীবনযাপন এইসব গত ২০ বছর ধরে মার্কিন দখলদারিত্ব সহ উগ্র গোষ্ঠীগুলোর সহিংসতা ও যুদ্ধবিগ্রহের ফল জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভানসি আফগানিস্তান বিষয়ক নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে সেদেশে থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করে বলেছেন বিদেশি সেনারা আফগানিস্তানে ছেড়ে চলে যাওয়ায় সহিংসতা অব্যাহত রাখার জন্য তালেবানদের সামনে এখন আর কোনো অজুহাত নেই তাই অবশ্য দ্রুত সহিংসতা বন্ধ করা উচিত বাহুবল প্রদর্শন না করে তালেবানের উচিত তারা দেশের জন্য যে আন্তরিক সেটা প্রমাণ করা রাজনৈতিক উপায়ে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবানদের উচিত এই সুযোগকে কাজে লাগানো পর্যবেক্ষকরা বলেছেন বর্তমান করোনা পরিস্থিতিতে শরণার্থীদের অবস্থাকে আরো সংকটাপন্ন করে তুলেছে তাই নিঃসন্দেহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সামনে বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে যদিও বৃহৎ শক্তিগুলোর অমানবিক নিষেধাজ্ঞার কারণে শরণার্থীদের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে কিন্তু তারপরও ইরান নিজ দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের দেখাশোনার ক্ষেত্রে কোনো কমতি রাখেনি ইরান আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তাকে নিজের শান্তি ও নিরাপত্তা বলে মনে করে এ কারণে আফগানদের মধ্যে আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে আসছে তেহরান সূত্র স্টুডে